আজকে আমি মাল ভাজা পিঠে করবো দেখুন কলা নিয়ে নিয়েছি কলা কলা দিলে বেশ নরম হয় মালপোয়াটা কেউ মালপোয়া বলে কেউ ভাজা পিঠে বলে আমি চারটে কলা নিলাম আর এখানে এখানে চালের গুঁড়ি নিচ্ছি এক বাটি আর সুজি নিয়েছি হাফ বাটি এবার আমি ভালো করে কলাটাকে মাখবো এসবই বেশ নরম হয় দুধ দেবেন যদি দুধ দিলে দিতে পারেন নাহলে জল দিয়ে মাখলেও কোনো অসুবিধা হবে না ভালো করে কলাটাকে চটকে নেবো এখন ময়দা দিচ্ছি একবারে এখানে এক বাটি ময়দা দিলাম আরেকটু দিয়েছি হাফ বাটির মতো একটু সামান্য নুন দেব এবারে অল্প অল্প করে মেখে নেব একটু চিনিটাও দিয়ে দেবো চিনি এক বাটি দিচ্ছি সব একসাথে মেখে নিলে কি ভালো হবে সুজিটা চালের গুঁড়োটা পুরো ভিজে যাবে ফুলবে ভালো হবে আরও জল লাগবে একটু কেউ দুধ দিয়ে মাখতে পারেন চাইলে একটু জল লাগবে এতে গুড় দিয়েও মাখতে পারেন আপনারা চাইলে গুড়ও দিতে পারেন চিনি গুড় দুটো পাল করে দিলেও দিতে পারেন দেখুন সব গলে গেছে কত সুন্দর কলাটা নেই একদম একদম মিশে গেছে একদম আর একটু জল লাগবে আমি এরকম এবারে রেখে দিচ্ছি দশ মিনিট কেন সুজিটা চালের গুঁড়িটা একটু ভিজবে তো তো দশ মিনিট রেখে দিলাম তারপরে আপনাদের দেখ এবারে আমি নারকেলটা দিয়ে দেবো হাফ মালা নারকেল ছিল দিয়ে দিয়েছি একটু মোটা হয়েছে তাই একটু পাতলা হবে নারকলটা দিলে খেতে খুব স্বাদ হয় আর কলাটা দিলে ভিতরটা নরম থাকবে আর ওপরটা বেশ মশলা লাগে সুজিতে আর চালগুলিতে সুজিটা ফুলেছে সুজিটা বুঝিটা ফুলেছে একটু জল লাগবে দেখুন এই যে এরকম মাখাটা হয়ে গেছে আর বেশি পাতলা করব না বেশি পাতলা করলে পুরো একদম এ ভালো ভাজা হবে না ছেড়ে যাবে এরকম থাকবে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আপনারা চাইলে ছোটো ছোটোও করতে পারেন আর থেকে বড়ও করতে পারেন দেখুন কত সুন্দর চপের মতো ফুলেছে পুরো একদম হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি পেঁয়াজ একটা ছাড়ছি দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন এরকম করে আপনাদের ভেজে বাকিগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন আমাদের ভাজা পিঠেগুলো হয়ে গেছে আর ধরুন আমি সব ভেজে তুলে নিয়েছি আমার আরও ভাজা বাকি আছে আর এরকম অল্প মিডিয়াম আছে ভাজবেন কত সহজে দেখেছেন মালপোয়াটা হয়ে গেছে ভাজা পিঠে কেউ মালপোয়া বলে কেউ ভাজা পিঠে বলে আর কাগজের মধ্যে রাখবেন যাতে তেলটা টেনে নেয় আর আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কত সহজে হয়ে গেল এরকম আপনারা ঘরে করে খাবেন আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন মানে কত নরম হয়েছে কি গরম ওর ভিতরটা কত সুন্দর হয়েছে পুরো একদম নরম হয়েছে আর ভিতরটা দেখুন কত সুন্দর নরম হয়েছে আর খাস্তাও হয়েছে এরকম আপনারা ঘরে করে খাবেন আত্মীয় স্বজন সাথে শেয়ার করবেন আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে জুড়ে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ